রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সমলিঙ্গের বিবাহের ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছেন এবং এই ভবিষ্যৎবাণীটি সহি হাদিসে বর্ণিত আছে তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন শেষ সময় নিকটবর্তী হবে না যে পর্যন্ত একজন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করে এবং একজন নারী আরেকজন নারীকে বিবাহ করে গোটা মানব ইতিহাস জুড়ে আমাদের কাছে এমন কোনো প্রমাণ নেই যে এমনটা কখনো ঘটেছে পৃথিবীর কোনো সভ্যতাই একই লিঙ্গের বিবাহকে আইনগত ও সামাজিকভাবে অনুমোদন দেয়নি তবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন এমনটা ভবিষ্যতে ঘটবে যা শেষ সময়ের অন্যতম নিদর্শন তিনি সাল্লাহ আলাইসাল্লাম বলেন নিকাহুর রাজুল আর রাজুল ওয়া নিকাহুল মারওয়াতি আল মারওয়া এখানে নিকাহ শব্দের স্পষ্ট অর্থ হল বিবাহ কারণ সমকামিতা সবসময়ই উপস্থিত ছিল সুতরাং তিনি সাল্লাহ আলাইসাল্লাম সমকামিতার বিষয়ে ভবিষ্যৎবাণী করছেন না তিনি ভবিষ্যৎবাণী করছেন সমকামী বিবাহের ব্যাপারে আমরা বর্তমানে এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে নতুন এক সভ্যতার জন্ম হয়েছে যে সভ্যতা এমন সব কিছুকে বৈধতা ঘোষণা করছে যা সৃষ্টিকর্তা আল্লাহতালা নিষিদ্ধ ঘোষণা করেছেন আর কোনো কিছুই বাকি রাখেনি তোমরা তোমাদের সভ্যতাকে ফেরত নিয়ে যেতে পারো এবং তা ময়লার ডাস্টবিনে নিক্ষেপ করো কারণ আমি তোমাদের সায়েন্টিফিক টেকনোলজিক্যাল রেভুলেশন এবং ওই সকল গ্যাজেটারি যা তোমরা তৈরি করছো এর দ্বারা মোটেও প্রভাবিত নই বরং সর্বোচ্চ জিনিস যা আধুনিক পশ্চিমা সভ্যতা অর্জন করেছে তা হলো একজন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করতে পারবে এবং সঙ্গে একটি ম্যারেজ সার্টিফিকেট বিবাহ সনদ দেওয়া হবে এটাই তাদের সর্বোচ্চ অর্জন একজন পুরুষ আরেকজন পুরুষকে বিবাহ করবে এবং বিবাহ সনদ পাবে অথচ তারপরেও সবাই ভিসা চাচ্ছে যাতে তাদের মাঝে থাকতে পারে সেটাই স্বর্গ কে বাংলাদেশে এসে থাকতে চায় কে মিশরে গিয়ে থাকতে চায় কে আলজাজিরায় ফেরত যেতে চায় কেই বা আফ্রিকাতে ফেরত যেতে চায় না সেটাই স্বর্গ যেখানে একজন পুরুষ আরেকজন পুরুষকে বিয়ে করতে পারে এবং বিবাহ সনদ পায় অনুমান করুন আল্লাহ তালা কি করেছিলেন যারা এমনটা পূর্বেও করেছিল মনে করুন তিনি কি করেছিলেন লুত আলাহিসাল্লামের কৌমের সাথে এবং অনুমান করুন তিনি কি করবেন আপনাদের সাথে আগামীকাল জি তিনি ধ্বংস করে দিয়েছিলেন আর যার স্মৃতি এখনও দুনিয়া থেকে মুছে যায়নি আর এটাই আল্লাহ তালার দণ্ড কারণ আল্লাহ আল্লাহতালার ওয়াদা সত্য